হ্যালো সবাইকে আর্নিংস মাস্টারে স্বাগতম ইমার্জেন্সি এই ভিডিওতে আপনাদের সবাই সবার মনোযোগ আকর্ষণ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বিশেষ করে যারা লোনা সম্পর্কে ইন্টারেস্টেড অথবা যারা লুনাকে ট্রেড করছেন অথবা লুনা কিনে রেখেছেন হোল্ড করেছেন তাদের জন্য ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট খুব ছোট্ট একটা ভিডিও হবে শুধু একটা আপডেট আমি এখানে দিতে চাচ্ছি আপনাদেরকে যে আপডেটটা ইমার্জেন্সি আমি সেই জন্য ইমার্জেন্সি ভিডিওটা তৈরি করছি কুকয়েনে আপনারা জানেন লোনা ট্রেড চলছিল লুনা কুকয়েনে যারা কিনে রেখেছেন যারা হোল্ড করে রেখেছেন তারা হয়তো এই মুহূর্তে টেনশনে আছেন কারণ কুকয়েনে এখন এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে আপনি ট্রেড করতে পারছেন না লোনা বাই সেল করতে পারছেন না এটার জন্যে আমি এই ভিডিওটা মেক করছি এটা খুব বেশি টেন্সড হওয়ার কিছু নেই এখানে দেখুন আমি টেরালোনার যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল সেটা ওপেন করে রেখেছি তারা কুকয়েনের একটা টুইটকে রিটুইট করেছে এখানে কুকয়েনের একটা টুইটকে টেরালোনা যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল আছে তারা রিটুইট করেছে এখানে কুকয়েন লিখেছে KuCoin will support the migration and airdrop for Terra Luna and Terra USD USDT tokens বলছে এটা মাইগ্রেশনটাকে সাপোর্ট করছে তো কুকয়েনে একটু আমরা দেখি যে কি অবস্থা আছে কুকয়েনে এখন কুকয়েনে আমরা যদি কুকয়েনের চার্টটা মার্কেট চার্টটা ওপেন করি একটু মার্কেট চার্ট ওপেন করে যদি আমরা এখানে সার্চ করি লুনা লিখে দেখি লুনা অ্যাসেটটা আসছে কিনা এখানে লুনা দেখুন একেবারে প্রথমে আছে আমরা লুনাতে ক্লিক করব দেখি লোনার ট্রেডিংয়ের কি অবস্থা দেখুন এখানে কিন্তু লোডিং নিচ্ছে এবং লুনার অ্যাসেটটা এখানে জিরো দেখাচ্ছে এই যে জিরো অ্যাসেট এটা এদিকে ট্রেডিং ভলিউম কিছু নেই টোয়েন্টি ফোর আওয়ার হাইতে কোনো তথ্য নেই এখানে টোয়েন্টি ফোর আওয়ার ভলিউমে কোনো ইউএসডিটি ভলিউম নেই এবং এখানে ট্রেডিং যে ইয়েটা আছে আপনার ক্যান্ডেলগুলো আছে ক্যান্ডেলগুলো ওঠানামা করছে না কিচ্ছু হচ্ছে না এখানে জাস্ট এটা এখন ফ্রিজ আছে দেখুন আমি এটা দেখানোর জন্য আপনাদেরকে একটা অন্য টোকেনের উপরে ক্লিক করি এখানে আমরা যদি বিটিসির উপরে ক্লিক করি দেখুন চারটা কি আসে দেখুন সমস্ত তথ্য এখানে দেখাচ্ছে এখানে ট্রেডিং ভলিউম কত আছে twenty four hour volume twenty four hour high কত টোয়েন্টি ফোর আওয়ার লো কত সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে কিন্তু শুধু লোনারটাই দেখা যাচ্ছে না লোনা আপনি আপনি এখান থেকে বাইতেও যদি ক্লিক করেন লোনাতে ক্লিক করলে নিচে দেখবেন বাই অপশন আসবে যদি আপনি এখান থেকে বাইতে ক্লিক করেন অথবা সেলে ক্লিক করেন যে কোনো একটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে দেখুন এই যে শুধু লোডিং হচ্ছে লোডিংটাই হয়ে যাবে এখান থেকে আমরা বাই সেল কোনোটাই করতে পারবো না কারণ এখানে আমরা ট্রেডিং কোনো ফিচার দেখতে পাচ্ছি না এখানে প্রাইস দেখতে পাচ্ছি না প্রাইস আপ করা যাচ্ছে না কিছু করা যাচ্ছে না তো এই মুহূর্তে ট্রেডিংটা জাস্ট ফ্রিজ করে রাখা হয়েছে আশা করা যাচ্ছে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি তবে আমি আপনাদেরকে যে টুইটটা দেখালাম সেই টুইটের আদলে বলাই যায় যে নতুন যে লোনাটা মার্কেটে আসছে সেটাকে তারা নিয়ে আসবে এবং সেই সাথে সাথে যে পুরনো কয়েনটা আছে এটা লোনা ক্লাসিক হয়ে যাবে হয়তো কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন কিছু সময় পরে আপনারা দেখতে পাবেন লুনা সি এই যে এখন যে লোনাটা আছে এই লোনাটা লুনা সি হয়ে গেছে তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার আস্তে আস্তে অন্যান্য যে এক্সচেঞ্জগুলো রয়েছে প্রত্যেকটা এক্সচেঞ্জ হয়তো একই কাজ করবে অথবা তাদের সিস্টেম যেভাবে আছে সেভাবে করে এই লোনাকে লুনা সিতে করে ফেলবে এবং নতুন লোনা টু পয়েন্ট টুকে তারা নিয়ে আসবে হয়তো তো এই জন্য অপেক্ষা করুন প্যানিক হওয়ার কিছু নেই পরবর্তীতে লোনার আপডেটের জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিন ভালো থাকবেন